লার্নিং ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমি একটি বাড়িতে চলে এসেছি একটি ফোনে সিআরটি টিভি করবো এই সিআরটি টিভির প্রবলেমটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিন একেবারেই ছোটো হয়ে গিয়েছে আর মানে পাওয়ার দিচ্ছে না যার কারণেই কথা এটা ডিটেলিং করবো এবং আপনাদেরকে দেখাবো ওরা দেখবেন যারা আমার চ্যানেলে নতুন রাখবেন যাতে আমার যে সমস্ত ভিডিওগুলো আসতে চলেছে প্রত্যেকটা ভিডিওই আপনাদের কাছে পৌঁছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর ভালো না লাগলে ডিসলাইক করবেন কোনো প্রবলেম তা শুরু করা যাক আজকের এই রিপেয়ারিং টিউটোরিয়াল বন্ধুরা আমি এখন সার্কিটটি ভোল্টেজ লাগিয়ে নিয়েছি এবং এটা দিয়ে কোনো প্রকার প্রবলেম দেখলাম না তো নিশ্চিত সার্কিটটি অনেকটা ফ্রেশ এই কারণ কী কারণে এই ঘটনাটা ঘটলো বা এই সমস্যাটা হলো আমরা এখন দেখবো তো আমি এখন পাওয়ার ইন যে এসি প্লাগ লাগিয়ে নিলাম তো এখন আমি ভোল্টেজটি মেপে নিতেছি গর্তে এখানে আসলে যে পরিমাণ ভোল্টেজের প্রয়োজন সেই পরিমাণ ভোল্টেজ বন্ধুরা দিতে খুবই কম ভোল্টেজ দিতেছে এখানে প্রয়োজন আমাদের একশো দশ গুণ কিন্তু বন্ধুরা এখানে দিচ্ছে মাত্র সাতাত্তর আপনারা দেখতে পাচ্ছেন মিটারের ভিতরে এই সমস্যা হয়ে থাকে দুটি তিনটি কারণে দুটি তিনটি পার্ট নষ্ট করে এই সমস্যাটা হয় আমরা খুঁজতে খুঁজতে রোগের সন্ধানটি অবশ্যই কাছাকাছি চলে গিয়েছি আমরা রুটি অবশ্য পেয়ে গেছি সময় কাটাইলে আরও কাটানো যায় কিন্তু আমি অল্প সময়ের ভিতরে কাজটি শেষ করে দেবো সেটা হলে একটি স্টার খারাপ হয়ে গেছে এবং একটি গিয়ার খারাপ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটি একটি গুরুতর রোগ কিন্তু গুরুতর রোগ হলেও যাদের জানা আছে তাদের জন্য বা যারা কাজটি অভিজ্ঞ আছে তাদের জন্য সহজ আর নসের অন্যান্য মেকানিক্সের ক্ষেত্রে গেলে যারা একটু নর্মাল বা নতুন তাদের ক্ষেত্রে গেলে এটা অনেক কঠিন একটি সমস্যা তো আমি এখানে যেই টেন্ডেস্টারটি রয়েছে এই ট্যানের সঠিক মতন কাজ করতেছে না এবং এখানে যে বিয়ারটি রয়েছে সেটিও সঠিক মতন কাজ করতেছে না তো আমি এই দুটি এখন চেঞ্জ করে দিলেই হান্ড্রেড পারসেন্ট ওকে হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমি একটি স্কিপ করে নিই আগে বিয়ারটি লাগিয়ে নেই তারপর আচ্ছা স্কিপ করবো না দোস্ত একটু একটু ধরো তো Ini sudah, nih, Mas. Sedikit kulitnya, আরে ঠিক করলে কি খারাপ করে করবো খারাপ করে পালা করে ঠিক করুন দেখো না কারণ এটা দুইটা পার্ট খারাপ হয়েছে খালি দুইটাই পার্ট দিয়ে আমি লাগাই দেবো এটাই তো ভালো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এই দুটি পার্টস খারাপ হয়ে গিয়েছে যার কারণে এটার এই সমস্যা তো আমরা এই দুটি পার্টস অবশ্য নিউ লাগিয়ে দেবো এই ধরেন ভাবে এটিতে বাইজা খায়েন ঠিক আছে তো আমরা এখন পার্ক দুটি কি স্কিপ করে দোস্ত তারপরে পাঁচ আগে তুই বন্ধুরা আমি বিয়ার এবং স্টোর দুটাই লাগিয়ে নিলাম Ha ha ha. দিয়েছিলাম বিয়ার স্যান্ডেস্টার তো হ্যালো চেক করে তারপর লাগিয়ে নেবেন এখন আমি আবার পুনরায় এটাকে করব তো বন্ধুরা আমি বন্ধুরা আমি এখন লাগিয়ে নিলাম আশা করি হয়ে যাও অনেক একশো পার্সেন্ট হয়ে গেছে অলরেডি হান্ড্রেড পার্সেন্ট এখন টিভিটি ওকে হয়ে গেছে বন্ধুরা আপনারা আমি দেখতে পারতেছেন এখন টিভিটি ফুল ফুল চলে এসেছে বেশি লাইন গেল তো ভিডিও আর বেশি বড় করব না তো এই ধরনের সমস্যা হলে শুধু এখানেই সমস্যা হয় না আর কয়েকটি সমস্যা এখানে দাঁড়ায় প্রায় তিনটি চারটি সমস্যা রয়েছে তো আপনারা অবশ্যই আগে মেপে নেবেন মেপে তারপর এই প্রবলেমটি বের করবেন এতটুকুই হবে এখানে তো চলবো তাই তো এখানে তো চলবো আর খোলা তখন তো বন্ধুরা আমি দেখতে পারতেছেন এখন ফুল ছবিটি চলে এসেছে বন্ধুরা দেখতে পারলেন আমাদের টিভিটির কাজটি ওকে টিভির কাজটি ওকে আমরা ওকে করে দিয়ে গেলাম এবং এখন ব্যবহার করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম Love it.